বয়সের সঙ্গে ম্যাচুরিটির কোনোই সম্পর্ক নেই আমি এমন কাউকে ম্যাচুয়ার বলি যে কিনা ফার্সিফ ওয়ার্ল্ডে আর বিশ্বাসী রাখে না আপনি আপনার জীবনের অবচয় আর করতে পারেন না শুধুই মাত্র পার্থিম বাড়ি তৈরি করার জন্য শুধুই মনে রাখবেন আপনি আপনার পিছনে যে ইমোঠাল বাড়ি রেখে এসেছেন সেখানে আপনাকে আবারও ব্যাক করতেই হবে এই জায়গাটির কথা মনে করার পর এই পার্থিব বাড়িগুলোকে আর আপনার কাছে বাড়ি বলেই মনে হবে না কিছু শিশু বালু নিয়ে নদীর তীরে খেলাখেলি করছিল তারা বাড়ি ঘর বানিয়েছিল এবং প্রত্যেকেই দাবি করছিল এটা আমার বাড়ি এটা আমার বাড়ি আমারটাই সেরা আমারটাই সেরা আমার বাড়ি সেরা আমার বাড়ির মতো কারো বাড়ি হতে পারে না তারা এইভাবেই খেলতে থাকে এবং তাদের মধ্যে যদি কেউ কোনোভাবে অন্যের বাড়ি ক্ষতি করে তবে তারা সর্গা করে লড়াই করে আস্তে আস্তে সন্ধ্যার অন্ধকার সর হতে লাগলো এবং তাদের মনে পড়ল যে তাদের বাড়ি যেতে হবে ঠিক এভাবেই তারা তাদের বাড়িঘর সেরে গেছে তাদের কেউই আমার আমার এবং আপনার সম্পর্কে আর ভাবেনি আমি এই দৃষ্টান্তটি কোথায় পড়েছি এবং আমি ভেবেছিলাম এই ছোট্ট গল্পটা কতটা সত্য হতে পারে আমরা কি সবাই সেই ছোট্ট শিশুদের মতো বালিতে দুর্গ তৈরি করছি না তো সূর্য অস্তমিত দেখলে খুব কম লোকেরাই বাড়িতে যাওয়ার কথা মনে করিয়ে দেয় এবং বেশিরভাগ মানুষই এই পৃথিবীটা ছেড়ে যাচ্ছে এখনো আমার আমার এই ধারণা বহন করে চলে না তাদের বালির ঘর সম্পর্কে মনে রাখবেন বয়সের সাথে এই ম্যাচুরিটির কোনোই সম্পর্ক নেই আমি এমন কাউকে ম্যাচুয়ার তো বলে ডাকি যার পার্থিব বাড়িতে আর বিশ্বাস নেই অন্যরা হলো শিশুদের মতো কেবল বালির তর্ক নিয়ে খেলছে Thank you. Thank you very much for watching my all videos.